আসছি আমরা মায়ামারা লেক থেকে হ্যাঁ? ঝর্নার পথে পথে Live মা দেখ দেখ তোর আমাদের করে চিল করি ও মেদি ভাই একটু ধরেন ভিডিও পদ্ম জায়গাটা সুন্দর খুব শীঘ্রই আমি এখানে আরেকবার আসবো আমি কই তো দিছি আমি ওই ছেলেকে বলে আসলাম যে আমরা আরেকবার আসবো এবার সরাসরি এখানে চলে আসবো আচ্ছা, ঠিক হলেই হয়ে যাবো এখানে এসে একটা থাকি দেবো ঠিক আছে না ওই যে পাহাড় রে ভাই